هذا ما تسعى إليه هذا ما تسعى إليه হাজা অর্থ এই হাজা অর্থ এই মা অর্থ কি মা অর্থ কি তাস আ ইলাই অর্থ আপনি কি খুঁজছেন হাজা মাতাস আ ইলাই অর্থ এই যে আপনি কি খুঁজছেন English this is hot are you starving for السطوة والسيطرة يا مولاي السطوة والسيطرة يا مولاي আসতওয়াতু অর্থ ক্ষমতা ইংলিশ পাওয়ার ওয়াসয়তারতু অর্থ নিয়ন্ত্রণ ইংলিশ কন্ট্রোল ইয়া মাওলাই অর্থ প্রভু ইংলিশ ও মাই লর্ড আসতওয়াতু ওয়াসয়তারতু ইয়া মাওলাই অর্থ আমার প্রভুর কাছে ক্ষমতা এবং নিয়ন্ত্রণ English power and control my lord وأخشى أن العدل مجرد وسيلة لا غير وأخشى أن العدل مجرد وسيلة لا غير ওয়াখশা অর্থ আমি ভীত English and I am afraid ওয়াখশা যে ন্যায় বিচার আন্নাল আদলা অর্থ যে ন্যায় বিচার মুজাররাদু অর্থ জাস্টিস ইজ জাস্টিস আর ওয়াসিলা অর্থযন্ত্র অশিলা অর্থযন্ত্র লা গায়ের অর্থ আর কিছু না ওয়া আখসা আন্নাল আদলা মুজর্রাদু অশিলাতুল গায়ের অর্থ আমি ভীত যে ন্যায় বিচার কেবল একটি হাতিয়ার এবং অন্য কিছু নয় ওয়া আখসা আন্নাল আদলা মুজর্রাদু অশিলাতুল গায়ের অর্থ আমি ভীত যে ন্যায় বিচার কেবল একটি যন্ত্র ছাড়া অন্য কিছু নয় between. কাইফা অর্থ কেমন কাইফা অর্থ কেমন ইংলিশ হাও ইংলিশ হাও তাজরুইন অর্থ দুঃসাহস ইউ ডেয়ার কাইফা তাজরুইন অর্থ কেমন দুঃসাহস তোমার কাইফা তাজরুইন অর্থ কেমন দুঃসাহস তোমার English how you dare أن يقول هذا لا أحد غيرك يستطيع أن يقول هذا লা আহাদা অর্থ কেউ না ইংলিশ নো ওয়ান লা আহাদা অর্থ কেউ না ইংলিশ ওয়ান গয়রাকি অর্থ তুমি ছাড়া অন্য ইংলিশ বাট ইউ গয়রাকি অর্থ তুমি ছাড়া অন্য ইয়াস্তাতি ও আন অর্থ করতে পারা ইংলিশ ক্যান ইয়াস্তাতি ও আন অর্থ করতে পারা ইয়াকুলু হাদা সে ইহা বলে ইয়াকুলু হাদা অর্থ সে ইহা বলে লা আহাদা গয়রাকি ইয়াস্তাতি ও আন ইয়াকুলু হাদা অর্থ তুমি ছাড়া আর কেউ বলতে পারে না লা আহাদা গয়রাকি ইয়াস্তাতি ও আন ইয়াকুলু হাদা অর্থ তুমি ছাড়া আর কেউ বলতে পারে না English no one but you can say this লা আহাদা গয়রাকি ও আন ইয়াকুলু হাদা এহজারি অর্থ সতর্ক হও এহজারি অর্থ সতর্ক হও ইংলিশ বি কেয়ারফুল এহজারি এহজারি অর্থ সতর্ক হও ইংলিশ বি কেয়ারফুল مرة أخرى مرة أخرى মার্রাতান ওখরা অর্থ আরও একবার মার্রাতান ওখরা অর্থ আরও একবার ইংলিশ ওয়ান্স এগেন মার্রাতান ওখরা لن أستطيع أن أتحمل المزيد لن أستطيع أن أتحمل المزيد লান আস্তাতিয়া আন অর্থ আমি পারব না লান আস্তাতিয়া আন অর্থ আমি পারব না লান আস্তাতিয়া আন অর্থ আমি পারব না আতা হাম্মাল আল মাজিদ আতা হাম্মাল আল মাজিদ অর্থ আমি আরও নেই English take it any more আতা হাম্মাল আল মাজিদ আমি আরও নেই লান আস্তাতিয়া আন আতা হাম্মাল আল মাজিদ অর্থ আমি এটা আর সহ্য করতে পারছি না লান আস্তাতিয়া আন আতাহাম্মালাল মাজিদ অর্থ আমি এটা সহ্য করতে পারছি না English I can not take it anymore লান আস্তাতিয়া আন আতাহাম্মালাল মাজিদ অর্থ আমি আর এটা সহ্য করতে পারছি না ধন্যবাদ বিয়াস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন